সৃষ্টির সীমানা যে ছিল হৃদয় রঙিনা সে হারল কথা কত দূর জানা সেই চেনা মুখ কতদিন দেখিনি তার চোখে যে স্বপ্ন আঁকিয়ে সৃষ্টির শিবন যে ছিল হৃদয়ে রাঙিনা সে হারাল কথা কোন জানা সেই চেনা মুখ কতদিন যতখানি সুখ দিয়েছিল তার বেশি ব্যথা দিয়ে গেল সে যে তার অবাক যতখানি সুখ দিয়েছিল তার চেয়ে বেশি ব্যথা দিল যে আমাকে কাদা সে হারালো কথা কত জানা সেই চেনা মুখ কতদিন দেখিনি তার চোখে যে সব যতটুকু ভুল হয়েছিল তার বেশি ভুল বুঝেছিল এ যে চাই বলে আমার যতটুকু সরল কথা কদূর জানা সেই চেনা মুখ কতদিন দেখিনি তার চোখে যে স্বপ্ন দেখিনি যে ছিল দৃষ্টির সীমানা যে ছিল সে হারাল কোথায় কতুর জানায় সেই চেনা মুখ কতদিন দেখিনি তার চোখে যে স্বপ্ন আঁকিনি